মেঘের দা হালিমা বিবি প্রাণপ্রিয় শিশুটিকে ছেড়ে একটি মুহূর্ত সময়ও থাকতে পারত না এবং সব সময় চিন্তা করত শিশুটির কোনো অনিষ্ট যেন না হয় আগুনের মতো সূর্যের কিরণ যেন তাকে স্পর্শ না করে একদিন হালিমার বড় মেয়ে সায়মা কুরাইশি ভাইকে নিয়ে কয়েকটি বাড়ি পার হয়ে মেলা দেখতে গিয়েছিল হালিমা শিশুকে আশেপাশে না দেখে বিচলিত হয়ে পড়ল কিছুক্ষণ পরে সাইমা ফেরত আসলে হালিমা তাকে ধমক দিয়ে অনেক কিছু বলল সাইমা প্রতি উত্তরে বলল যে মা কুরাইশি ভাইয়ের মোটেই কোনো কষ্ট হয়নি আমি যেখানে যাই আর যত দূরে দূরেই যাই আকাশের এক টুকরো মেঘ কুরাশি ভাইকে ছায়া করছিল হালিমা গ্রামবাসীকে এ কথা সত্য মিথ্যা জিজ্ঞেস করলে সকলেই একমত হয়ে সাক্ষ্য দিয়েছিল যে আকাশের কালো মেঘকে আমরা ছায়া প্রদান করতে স্বচক্ষে দেখেছি